नमस्कार चॅनल शुभेच्छा विशेष ह्या प्रश्नाबद्दल शुभेच्छा আজকের একটা বিশেষ এপিসোড এটা একটু জটিল এপিসোড সাইকোলজিক্যাল এপিসোড এবং আজকের এই এপিসোডের নামকরণ করেছি প্রেম ও পৃথিবীতে আঘাত পেলে কেন মানুষ অসুস্থ হয়ে পড়ে প্রেম মস্তিষ্কের added a link একটি বিশেষ সর্বনিষ্ঠ হয় যা রক্ত সঞ্চালনে শ্বাস প্রশ্বাস এবং কার্বোহাইড্রেট বিভাগের হারবাই এবং পরিশ্রমের জন্য পেশি প্রস্তুত করে এবং এই হরমোন বিকশিত করে যখন একজন ব্যক্তি প্রেমে পড়েন তখন তার বাক্যে গল্পে সংযুক্তকরণ ঘটে এবং তার খুব মনের গভীরে ভ্রমণ করতে থাকেন যার ফলস্বরূপ প্রেমিক বা প্রেমিকার কোনো কিছু ঘটলে বা খারাপ খবর পেলে অনিয়ন্ত্রিতভাবে ঘামাতে পারেন এমনকি হৃদস্পন্দন হতে পারে এমনকি শোক বা সেন্সলেস হয়ে যেতে পারে কারণ একজন ব্যক্তি যখন স্বীকৃতি পেয়ে যায় তখন তার আকর্ষণ বৃদ্ধি পায় আকর্ষণের সাথে আবেগ সক্রিয় হয়ে আমাদের নিউরো সিস্টেম ও মস্তিষ্কের উপর খুব চাপ সৃষ্টি করে এবং সেই সময়ে বা মুহূর্তের মধ্যে কোনো সমাধান রাস্তা না পাওয়ার ফলস্বরূপ ক্ষত বা আঘাত এমনকি আত্মহত্যা করতে পারে নিউরোমাইজিং গবেষণায় দেখা গেছে যে শারীরিক ব্যথা প্রক্রিয়াকরণের সাথে জড়িত মস্তিষ্কের অঞ্চলগুলি এবং সামাজিক যন্ত্রণার সাথে জড়িত মস্তিষ্ক যার ফলস্বরূপ শারীরিক ও মানসিক ক্ষত স্বাভাবিকভাবে করতে সক্ষম এই প্রেম বা প্রীতির আঘাত এই আঘাত আচমকা প্রেমে খবর যায় যা ব্রেন অনেক সময় কি করবে সিদ্ধান্ত নিতে পারে না তার প্রতিক্রিয়া স্বরূপ সেন্সলেস হওয়া কিংবা আত্মতার পথ বেছে নেই জন্য মানসিকভাবে প্রস্তুত না থাকা হেতু অনেকেই জীবনহানির পদই বেছে নেই তাই আজকের যে প্রেম বা প্রীতি আঘাত পেলে মানুষ অসুস্থ এমন সুইসাইড হয়ে ওঠে এমন এমনকি পা অনেকে পাগল হয়ে যায় তার কারণ খুব যার উপরে নির্ভর করে যার গভীর মনের গভীরে সে যাকে রেখে ফেলে সে আর অন্য কোনো সুযোগ নিতে চায় না সে ভাবে যে আমার কাছ থেকে তো এই ছিল আর কেউ নেই আর কেউ থাকতে পারে না তাই অনেক সময় সে যখন কোনো রাস্তা খুঁজে পায় না বা রাস্তা বা বা পদক্ষেপ নেওয়ার মতো যখন কোনো গতি পায় না তখন সে সুইসাইড করে অথবা যারা সুইসাইড করবার জন্য তার মনের মধ্যে সেই চিন্তা কাজ করে না তখন তারা এই চিন্তা করতে করতে করতে করতে করতে করতে হয় চুপচাপ হয়ে যায় নাহলে পাগলের মতো রাস্তায় ঘুরে থাকে তার সুন্দর জীবন নষ্ট হয়ে যায় একটি লোকের জন্য এরা যেহেতু ভিন্ন ভিন্ন প্রেমিক চায় না ভিন্ন ভিন্ন প্রীতি চায় না যার জন্য অন্য জায়গায় গিয়ে আবার গা ভাসানো তার ইচ্ছা থাকে না পারবে না তারা পারবে না হতে পারে এই প্রীতি দেখা যায় একটার অন্য আগে সেরকম করেছে বা পৃথিবীতে পড়েছিল কিন্তু আঘাত পাচ্ছে খেয়েছে অন্য আর তার যায় অন্য কার মেনে নিতে পারে না যেহেতু মেনে নিতে পারে না যখন চলে গেছে মানুষ সেখানে সমাধান রাস্তা নেই সেটা পাবে না আর মেনে নিতে পারছে না তার জন্য সে ভেবে নেয় যে আমি আমি মরে যাব আমি থাকতে চাই না কারণ কেউ আমাকে ভালোবাসে না ইনফিনিটি তার মধ্যে কাজ করে অযোগ্যতা অনুভব করে সব কিছু পেলাম সব কিছু করলাম তারপরে আমাকে ছেড়ে চলে গেল এই যে ইনফিউরিটি যার ফলস্বরূপ আর অন্য কারোর কাছে গিয়ে সে সুন্দর থাকতে পারবে না এটাই সে নিশ্চিত হয়ে যায় আপনি যত বোঝানো বুঝবেন এক যদি কোনো সাইকল সাইকল সাইকলিস্ট যদি মনোবিদ্যা মনোবিজ্ঞান তার মধ্যে কাজ করে তবে কিছুটা হলে সমাধান ইমিডিয়েট যদি কাজ করি ততপর ততক্ষণাৎ এবং তার পূর্ব বলতে দেখতে পাচ্ছেন এই দুর্ঘটনায় তিনি চলে যাচ্ছেন অন্যান্য সাইকোলজিস্ট গিয়ে তাকে তার চিন্তাটাকে প্রভাবিত অন্য দিকে নিয়ে আসা অন্য স্রোতে নিয়ে আসা তাই আজকে প্রেম আঘাত খেলে নষ্ট হয় ক্ষত হয় ক্ষত করবার জন্য অনেক মানুষ রয়েছে জোড়াটা করার জন্য মানুষ কম তাই আপনি যদি যোগ্যতার লোক হয়ে থাকেন কমান্ডে জানেন অথবা কোনো কোনোভাবে যদি থেকে থাকেন জানাবেন আর যাতে আপনি না পড়েন আপনি কত না হন সেই আশায় সেই আশীর্বাদ রাখলাম সাবধানে থাকবেন প্রেম একটি অতীব অতীব আনন্দের মঙ্গলের তার জন্য আপনাকে অসুস্থ না করে তোলে তাহলে সেই প্রেম মঙ্গল হতে পারে তাই আপনার প্রেমিক বা আপনার সঙ্গী আপনার প্রীতি মানুষ যেন ওই প্রকারের যার ফলস্বরূপ সঙ্গী হওয়ার বাবা বাবা হওয়ার পূর্বে আপনাকে এক ক্ষত না করুক এই আশা করব বাবা বিয়ের পরে বিবাহ বিশেষ না হোক এই আশাই করব শেষ করলাম ভালো থাকুন নমস্কার